হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সুজুকি রাইডার জনের পক্ষ থেকে আমি আছি অরুণ রায় পলাশ আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা যে মডেলটা বাইকের সেটা হচ্ছে GSX R one fifty double channel ABS এটার ব্ল্যাক কালারটা এটার ব্ল্যাকের সাথে যে রেডের রিমের যে কম্বিনেশনটা এটা কিন্তু অসাধারণ দেখতে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু ডাবল চ্যানেল এবিএস এর বাইকটা এটা কিন্তু ব্ল্যাকের সাথে অ্যাকচুয়ালি অনেক সুন্দর মানে অনেক সুন্দর লাগে এটা ওভারঅল বা মানে লুকিংসটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সুযোগী রাইডার জন্য এসে যোগাযোগ করেন আমাদের সুযোগী রাইডার জন্য কিন্তু আমাদের সবগুলো বাইকে এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে সাথে ব্ল্যাক কালারটা যারা অনেকদিন ধরে খুঁজতেছেন GS R one fifty double channel এবিএসে তাদের জন্য সুখবর চলে আসছে অবশ্যই আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে GS six R one fifty double channel আর আমাদের ওভারঅল যে বাইকগুলো আছে Gixx Gixxer Gixx new Gixxer FI ABS তারপরে দেন হচ্ছে এসএফ সবগুলা কালারই কিন্তু আমাদের সবগুলো মডেলের সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার যে ইগনিশন সিস্টেমটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা এই সম্পর্কে সবাই জানেন এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন বন্ধ করে রেখে দেওয়া মানে রিমোট থেকে রিমোটটা অনেক দূরে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এটা স্টার্ট নেয় সেক্ষেত্রে কিন্তু চুরি হওয়ার ভয়টা অনেক কম আছে যারা অনেক দূরে যান বাইক চালায় তাদের জন্য অনেক চিন্তা চিন্তা ভাবনা থাকে অনেক মানে এটা একটা টেনশন টেনশনের বিষয় থাকে যে গাড়িটা যদি রেখে যায় তাহলে যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই আর কি এই ধরনের চিন্তা করার কোনো কারণ নাই GS X R one fifty double channel ABS নিলে কারণ এটাতে ইগনিশন সিস্টেমটা আছে আর এটা কিন্তু ডাবল ডাবল যে এক্সজস্ট এটা ইউজ করা হয়েছে এটা সাউন্ডও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ওয়ান ফিফটি যে হচ্ছে ইংরেজির মানে সিসি ইউজ uh, করা হয়েছে ওভারঅল লুকিংসটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুযোগের রাইডার জন্য চলে আসবেন এটা মিরপুর দুই নম্বর প্রশিকামর যে শোরুম প্রশিকা ভবনটা আছে ভবন সামনে কিন্তু আমাদের সুযোগের রাইডার শোরুমটা আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের এখানে sales service spare parts registration সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা বাইকের সাথে পেয়ে যাচ্ছে পাচ্ছেন পাঁচটা ফ্রি সার্ভিস দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে আপনারা বাইরের বাইক না নিয়ে অবশ্যই অফিসিয়াল একটা বাইক নিতে পারেন আমাদের সুযোগী রাইডার জোন থেকে এসে আর ব্ল্যাক কালারটা অনেকদিন ধরে কিন্তু মার্কেটে ছিল না মার্কেটে আমাদের সুজুকি রাইডার জন্য কিন্তু হঠাৎ করে আমাদের কাছে এই ব্ল্যাকটা চলে আসছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন ইমিডিয়েট আসলেই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের এখানে সার্ভিস সেন্টারে কিন্তু অনেক দক্ষ টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করানো হয় আর আমাদের এখানে হচ্ছে প্রতিটা বাইকের যে হচ্ছে এফআই সিস্টেম যে বাইকগুলোতে আছে এফআই ক্লিনার থেকে শুরু করে যেটা হচ্ছে আপনার সেন্সর টেন্সরগুলা কেমন আছে সেটা চেক আপ